উৎপাদন করেছে এখন বোধ আর মৃত্যু এখন দেখি যে শেখ হাসিনা আমাদের হারিকেন ধরিয়ে দিয়েছে হারিকেন ধরিয়ে দিয়েছে আমরা যে গাড়িতে আসছিলাম সেই গাড়ির মধ্যে একজন বললো দুদু ভাই তাহলে বাসটা কার জন্য রাখিস হাতে হেরিকেন বাসটা আছে না একটা কথা আছে সে বাসটা কার জন্য রাখা হয়েছে আমি জবাব দিতে পারি আমি জবাব দিতে পারি না এটা লজ্জা সরমের একটা সরকার যার লজ্জা নাই যার সরম নাই সংসদের ভিতরে বলেছে কি বিদ্যুতের ব্যাপারে যে এখন পাড়ায় পাড়ায় গিয়ে কি বলতে হবে বিদ্যুৎ লাগবে নি বিদ্যুৎ লাগবে নি এত না বন্ধুরা বক্তৃতা আজকে আমি করবো না খালি ওই মেয়েটার কথা মনে হচ্ছে ওই ভুলার ওই মেয়েটা নুরে হারম এই বছরে আমি কয়েক জায়গায় বলেছি আমি একটা হিসাব নিকাশ করে রেখেছি আমরা এরশাদের পতন ঘটাইছি আমরা সামরিক সরকার এখানে অনেকে যারা আন্দোলন করেছে তারা এই শেখ হাসিনা সমর্থিত এরশাদ সাহেবকে বিদায় করেছে এই ডিসেম্বর নাগাদ এই সরকার থাকবে না প্রতিটি জিনিসের দাম আগুনের মতো আপনি দশ টাকা চাল খাওয়াবেন বলছিলেন না চালের দাম কত পঞ্চাশ ষাট সত্তর টাকা ষাট দিবেন বলেছিলেন না ফিরে এই এই তিন দিন আগে কেজি প্রতি ছয় টাকা বাড়িয়েছে ঘরে ঘরে চাকরি দিবেন কিচ্ছু দিতে পারেন না আর আমার ভাইয়ের উপরে আপনি গুলি চালিয়েছেন দুটি তাজা প্রাণকে আপনি ভোলাই মেরে এখনো পর্যন্ত রাস্তায় আসতেছে নুরালো est totalement l'accès.